তো হ্যালো রাজা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো তো সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা খেলতে চলছি র্যাঙ্ক ম্যাচ অ্যান্ড সেটাও duo versus squad rank match হবে অ্যান্ড দারুণ একটা ম্যাচ অ্যান্ড ভয়ানক ফাইট আর ওয়ান টাইপের ম্যাচ হতে চলতে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা পিকে নেমে পড়েছি আমি আর আমাদের টাইগার ভাই তো এখানে দেখা যাচ্ছে পিকে কেউ আসেনি তো হালকা পাতলা লুট করে নেবো তো পিকে এক স্কোয়াডেও আসেনি তো আমরা আগে লুটটা সেরে নিই তো লুট করার পরে আমরা চলে আসছি পুসিনকের দিকে তো এই সাইডের উপরে দেখা যাচ্ছে রিভাইভ করছে একটা ম্যান হিপমেকার ইউজ করছে ভাই হিপমেকার ইউজ করছে তো সেটা এটা কি ধরা পড়ছে তো এখানে রিভাইভ পয়েন্টে বসে আসছে দেখা যাক কয়টা আছে একটা কি কয়টা থাকতে পারে ও পুরো প্যাক করে রাখছো আরে রে স্কালার কই চলে গেল পুরাটাই মানে ফাওয়ার পুর গেল তো একটাই আছে যত সম্ভব এ ভাই কেমনে প্যাক করে রাখছে মানে আশেপাশে মারতে পারবে না ওকে <clears throat> তো আমাদের কেবল ফার্স্ট কিল অলরেডি হয়ে গেছে তো এখান থেকে কিছু লুট নিয়ে নি মানে লুট ও এমপি ফাইভ তো এখানে কিল গান ও শর্ট গান পেয়ে গেছি তো <clears throat> একটু সমস্যা হইতেছে তো শর্ট গানটা অলরেডি পেয়ে গেছে আমি দেখা যাচ্ছে এখানে টাইগার ফায়ার নিচ্ছে একটা পলাইতে আসছে ও হো ভাই কি একটা হেড শট তো আমাদের অলরেডি ডবল কিল হয়ে গেছে মানে <laughs> দুটা কিল করে দিয়েছে অলরেডি তো এখানে লুটপাতি কিছু করে বের হয়ে যাবে সাইডটা তো ম্যান খুঁজতে হবে হিপ মেকার ইউজ করে এখানে একটা পাওয়া গেছে মানে বিমাতে তো না পিকে পাওয়া গেছে মানে ম্যান খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের হিপ মেকার ইউজ করে করে ম্যান খুঁজতে হচ্ছে তো দেখা যাক এটা কই এখানে আরে সি সি হেডশট মিস আরে মরে না ভাই মরে না কেন তো গ্রেনেডটা কাজে লাগবে উড়ে বাইরে ভাই ভাই ভাই দিয়েছে তো অলরেডি ওটারে মেরে দিয়েছে আমাদের রেসপন্ডটাকে ভাই অলরেডি মেরে দিয়েছে তো এটা কি হিপমেকারের পিলার মনে তো হচ্ছে এটা হিপমেকারের ওকে তো এটা হিপমেকারের ছিল তো এখানে মানে একটাই আছে কি আশেপাশে আরও আছে ওয়াল কত রে ভাই ওয়াল তো শেষ হয় না তো একটা রেখে গেলাম এখানে ওরে দাঁড়াও এখানে ওয়াল এই এই এই এই এই তো এটা মানে কোথা থেকে মিল থেকে আসতে যত সম্ভব তো ছাব্বিশ ছাব্বিশ বাহান্নর হেডশট আরে না তো ঘরের ভিতর ঢুকে গেছে যত সম্ভব উপরে উঠে গেছে সরাসরি তো উপরে উঠলে এখন মার খেতে হবে আমি নিচে এখান থেকে দেখা যাক জুম করে পাই নাকি অথবা একটু থামবো মানে ওকে একটু টাইম দেবো খেলানোর মতো তো এখান থেকে যত সম্ভব পাওয়া যায় তো এ সাইডে আসতে দেখা যাক এখান থেকে মাথাটা পাওয়া যায় নাকি কোথায় কোথায় একটু একটু একটু বাই আরে রে মাথাটা ধরছিল তো আমাদের টাইগার ভ্যালুটি হ্রাস করে দিয়েছে পি নাইনটি দিয়ে ও red red shot. Red dot one tap only to it concentrate. তো কেবল ওই তিনটা কিল হলো দেখা যাক পুরো ম্যাচে কটা কিল করতে পারি তো হালকা লুট করে নিয়ে তো লুট করার পরে মানে বাইরের দিকে যাবো জোন টান দিয়েছে যত সম্ভব এ দেখো আমাদের টাইগার ভাইকে মার শুরু করেছে তো বাড়ির পিলার চলে আসছে অলরেডি দেখা যাইতেছে তো আমাদের টাইগার ভাই জোনেই আছে এখনো বর্তমান লংয়ের ওটা ভাই কয় ড্যামেজে কিল হলো মানে একটা গুলি লাগছে অসম্ভব একটা গুলিতেই শেষ হয়ে গেছে তো গাড়ি নিয়ে আসছে ভাই বাইক পুরা ও হু এরে এটি গাড়ির ক্যারেক্টার স্কিল ছিল না একদম সরাসরি শর্ট গানে খেয়ে গেছে সি মার মিস ওই ওই আরে রে গেছি রে ভাই টাইগার ভাই নামালে মনে হয় মেরেই দিত পুরাটাই গেছি তো গাড়ি না একটা দুঃখ আর একটা নক অ্যান্ড গাড়ি নিয়ে ওরে ভাই গাড়ি না কি গতিতে যায় গাড়িটা কি ফাটছে জোর যাই করুন আমাকে কিলটাকে কনফার্ম করে নিই দুটা ওকে এখানকার দুটা কিল পেয়ে গেছে অ্যান্ড মিডিয়াটা করতে হবে তো আগে ওয়ালমেট এটা থামাই রাখি কই যাও এটা টাইগার ভাইয়ের কি লোকে সে পেয়ে গেছে তো গাড়ি নিয়ে আবার ঢুকছো তো ঢুকতে থাকো ভাই গাড়ি নিয়ে ঢুকো আমরা আসতেছি রুকো লুট দেখা যাক আর কিছু পাওয়া যায় নাকি আশেপাশে ও তেমন লুট নাই তো দেখা যাক গাড়ির আলটা নামছে যত সম্ভব পাশে পাওয়া যায় নাকি পাশেই নামছে মানে পাশের ঘরটাতেই যত সম্ভব দাঁড়াই আসছে তো এই সামনে সামনে আসছো কি ভাই এ দেখো এখানেই আরে না একটা খালি হেডশট খাই মানে শটগান এটা খুব বিরক্ত লাগে মানে গুলি যা একটা লাগবে তবে একটা হেডে মানে একটা গুলি হেডে লাগছে সি এরে ভাই এবার আবার এদের কই মারে বুঝে না ম্যান কে আছে নাকি পিছন থেকে গ্রেনেড মারলো না কই থেকে গ্রেনেড মারলো এটা কই গেল তো এখানে নাই তো কই গেল এটা কি সে তখন থেকে তার সে নক দিয়েছে নাকি যথাসময় নক দিয়ে দিয়েছে ওয়ালে মেরে দিয়েছে মানে নক করে দিয়েছে তো দেখা যাক না নক করে দিয়েছে সামনের দিকে আঁকাই তো দেখো দেখা যাচ্ছে মেহেদি ভাই মেরে দিয়েছে তো সামনে দেখতে ভাই তো মানে কি বলার হেডেই পড়ে না মানে এসকে এই কী বলি স্কারের সাইলেন্সার হলে গান তো একটা আগুন গান হয় যত সম্ভব মানে স্কারের মাজারলেস ছাড়া সাইলেন্সারে ভালো কাজ দেয় তো এখানে সাইলেন্সারটা হলে বেস্ট তো এখানে ছোটোবেলা আসছে তো শেষ এটা তো আমার কেবল কিল হলো ছয়টা ওই ওই ওই ওই ওই ভাই দুটো ও তো চলো একটা নক দিয়ে দিয়েছে এখন ওটা জোনে যত সম্ভব কনফার্ম হয়ে যাবে আমি আর মারতেছি না তো নিচের দিকে ম্যান আছে দেখা যাচ্ছে অ্যান্ড এখনও আমার সেওটা কি আঠারোটা ম্যান আছে তো এখানে দেখা যাচ্ছে এল শেপের পিছনে একটা আছে যত সম্ভব ওই কিলটা কি পাবো নাকি না রিভাব দিয়ে দিছে কই গেল এটা ওকে ওই কিলটা পাইছে ওখানে আবার বাড়াইলো মানে এলে ঢুকছে ঢুক থেকে আবার বের হয়েছে আর সি সরাসরি যা পায়ে ধরছে মানে হেডে মারবো সরাসরি যা পায়ে ধরছে স্কেলার মারার পর কি লঞ্চার মারিটা ভাই গোলার ভিতরে ওই ওই দিতে ভাই আমি আবার দিকে এগিয়ে যাচ্ছি তো লেভেল ফোরের বেস আছে সহজে কিছু হবে না কত দেবে লাও ভাই তোমাকে দিয়ে গোসল করে দেবো তো গ্রেনেডটাই কিল পেয়ে যাবো সম্ভব নক হয়ে গেছে সামনে থেকে একটা নামছে তো এখানে সামনে কি আছে এটা সামুরাই পড়ে আছে যত সম্ভব সেখান থেকে দেখা যাক মারতে পারে নাকি এটাকে আরে চলো চলো চলো চলো চলো ওয়ালে কি আছে এখনো হ্যাঁ ওয়ালে আছে আর রে আর মিস তো নিচের ওয়ালে কিছু কয়টা ওয়াল উঠাইছে তিনটা উঠাইছে তো এটাতে আছে দেখা যাক হেডশট দেব আর পুরাটা মরেনি ও হো হো ভাই সাব কি একটা হেডশট ছিল তো নিচের দিকে নামতে হবে কেননা উপরের দিকে আর ম্যান নেয়ার জোন নিচে পড়ছে তো নিচের দিকে আগে দেখা যাক জোন পাওয়া যায় নাকি আগে সেফ জোনে যাইতে হবে তাছাড়া জোনে বাইরে আটকা পড়লে খুব সর্বনাশ ওরে রিয়াক্ট ভাই কি রিয়াক্ট দেয় আও তো দেখা যাক সামনে টাওয়ারে ম্যান আছে যত সম্ভব এই সাইডের টাওয়ারে আছে দেখা যাচ্ছে আছে তো এটারে পরমর কি বলে মারবো পরে আগে নিচে নামি কেননা ওই সাইডে মার খেতে পারি এ দেখো আমাদের টাইগার ফ্যামিলি খাচ্ছে তো এখান থেকে আগে ওয়ালটা নিয়ে নি ফ্রির মাল ছাড়া যাবে না দাদা ফ্রির পাওয়া যায় সব <laughs> নেবো কি লাগে আর কিছুই লাগে না আমি রিপেয়ার গেট কিনলি কেননা লেভেল ফোরের ভেস সহজে নষ্ট হতে দেওয়া যাবে না তো ওকে টাইগার ভাই ফাইট দিয়ে দিয়েছে যত সম্ভব তো আমিও এখানে একটা আরে না আরে পিছন টেনে আসছে কই থেকে মারে আরে তো চলো নৌ হয়ে গেছে তো দেখা যাক টাইগার ভাই এসে রিভাইভ দিতে পারে কি না তো যত সম্ভব আসছে টাইগার ভাই দেখা যাচ্ছে চলে আসছে আমাদের দিকে ও চলো রিভাইভ অলরেডি হয়ে গেছে আবার গ্যানেট মারে কেটা রে ভাই আদালে আমি কি ল্যান্ডম্যান ওয়াল কি বলবো ওয়াল নিতে গিয়ে ল্যান্ডম্যান সেট করে ফেলছি তো একটা সুপার মিডি করে ফেলবো লেবার ফোরে ভেস্টটা আছে আগে ভেস্টটা রিপেয়ার কিট করে নি তো দেখা যাক কোথায় আছে পিছন থেকে মারছিল একটা পিছন থেকে কোন জায়গায় থেকে মারছো কোথা থেকে মারছে এটা তো দোকানের কাছে দেখা যাচ্ছে ওয়াল তুললে তো গ্যানেট দিব ওকে আরে রে রে রে রে রে এগুলো মানে মরে গেলে কিছু করার থাকে না গেমেতে তো একশো মিস আরে কি হেড করলো কিছু হলো না মানে হেড একটা খাইছে কিছু হয় না আরে এই দাঁড়লে ভাই ম্যানের কপাল কি ভালো যখন রিলোড করছে তখনই ভাড়া আসছে সামনে খাও তো ওকে হেড হেডশটের সাথে নক এটা সামনে আর একটা আছে কই গেল ও নক হয়ে গেছে তো ওই ওই পুরো স্কোয়াড সামনে তো পুরো স্কোয়াড আসছে ভাই গ্রেনেড কি মানে মারা মারছে তো দেখা যাক সামনে কয়টা আছে স্কোয়াড আছে না দুই তিনটা আছে দেখা যাক আগে আরে ভাই পুরো স্কোয়াড আছে তো লে মুখের সামনে গ্রেনেড কয়টা লে তো গ্রেনেড লে আমার কাছেও গ্রেনেড আছে দুইটা তিনটা ছিল দুটা দিয়ে দিয়েছে অলরেডি তো দেখো একটা লাল একটা নখ ও দুইটা নখ সাজ বুস্টার চলাই ভাই সাজ বুস্টারের শর্টে মারা খুব তাপ মে ইয়ে, আরে ড্রেড মিস তো এটাই মানে এদের স্কোয়াডের লাস্ট ম্যান যত সম্ভব এইখান ও কি তো এদের তিনটা শেষ এন্ড একটাই আছে দেখ আরে মিস এটা মারতে দেওয়া যাবে না সরি টাইগার ভাই এই বিশেষ কিলটা আমারই হতে হবে তো কই আছে এখানে ও বাই ওয়ান ট্যাপ তো এই ছিল আমাদের ডু ওভার স্কোয়াড ম্যাচ তো দেখতে পাচ্ছ আমাদের মানে তেরোটা কি বারোটা কিল করে ফেলছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভালো হতে হবে গুড বাই